দুবাই অনুষ্ঠিত হতে যাচ্ছে এক্সপো দুই হাজার বিশ বিশ্ববাসীর কাছে পঞ্চাশ বছরের অর্জন তুলে ধরবে বাংলাদেশ করোনার কারণে এক বছর পিছিয়ে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত দুবাই এক্সপো দুই হাজার বিশ বৈধ পথে ইউরোপে গিয়ে মানসম্মত জীবন গড়ার বিশ্বস্ত মাধ্যম Skygoal synergy immigration service LLC আগ্রহী হলে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করুন পহেলা অক্টোবর থেকে দুই সালের একত্রিশে মার্চ পর্যন্ত ছয় মাসব্যাপী চলবে বিশ্বের সর্ববৃহৎ এই মেলা করোনার মহামারীকে মোকাবেলা করে এক্সপোতে সফল করতে আমিরাত সরকার কঠিন চ্যালেঞ্জ হাতে নিয়েছে করোনা মহামারীর মধ্যে তিরিশে সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শুরু হতে যাচ্ছে এক্সপো দুই এই ইভেন্ট সফল করতে এরই মধ্যে সার্বিক প্রস্তুতি সেরেছে আমিরাত সরকার পাশাপাশি বাংলাদেশ প্যাভিলিয়ন প্রস্তুত হয়ে গেছে এক্সপো গ্রাউন্ডে তিরিশে সেপ্টেম্বর এক্সপো গ্রাউন্ডে উদ্বোধনী অনুষ্ঠান হলেও বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন হবে পহেলা অক্টোবর মূলত পহেলা অক্টোবর থেকে এক্সপো শুরু উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রী উপস্থিত থাকার কথা রয়েছে এক্সপোর মাধ্যমে বাংলাদেশে অর্থ সামাজিক উন্নয়ন অগ্রগতি সাফল্য ও বাণিজ্যিক সম্ভাবনা তুলে ধরা হবে প্যাভিলিয়নের বাংলাদেশের পণ্যের পাশাপাশি কৃষ্টি ঐতিহ্য সম্পর্কিত পণ্য সম্ভার প্রদর্শনী করা হবে এছাড়া গুরুত্বপূর্ণ দিনগুলোতে থাকবে বিশেষ আয়োজন তেসরা December international day of person with disability ষোলোই ডিসেম্বর কান্ট্রি ডে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস সতেরোই মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠান এবং ছাব্বিশে মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে বিশেষ আয়োজন থাকবে সাবরিনা সাজিন আমিরাত সংবাদ একশো একানব্বইটি দেশ অংশ নিচ্ছে বিশ্বের সর্ববৃহৎ এই মেলায় ছয় মাসব্যাপী এই এক্সপোতে বিশ্বের বিভিন্ন দেশের পণ্য উদ্ভাবন জাতীয় ব্র্যান্ড পর্যটন এবং নিজস্ব কৃষ্টি কালচার বিশ্ববাসীর সামনে উপস্থাপন করা হবে একশো সত্তর বছরের ইতিহাসে মধ্যপ্রাচ্য আফ্রিকা এবং দক্ষিণ এশিয়া অঞ্চলে সংযুক্ত আরব আমিরাত প্রথমবারের মতো ওয়ার্ল্ড এক্সপো দুই হাজার বিশের আয়োজন করেছে সর্বশেষ ওয়ার্ল্ড এক্সপো অনুষ্ঠিত হয়েছিল দুই সালে ইটালির মিলানে দুই সালের সাতাশে নভেম্বর সংযুক্ত আরব আমিরাত এক্সপো দুই হাজার জন্য স্বাগতিক দেশ হিসেবে নির্বাচিত হয় একশো চৌষট্টি দেশের মধ্যে একশো ষোলোটি দেশের ভোট পায় সংযুক্ত আরব আমিরাত এক্সপোতে এবার বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীরা যাতে ভার্চুয়ালি যুক্ত হতে পারেন সেই সুযোগ রাখা হয়েছে যারা সরাসরি অংশগ্রহণ করতে পারবেন না তারা ভার্চুয়ালি বিভিন্ন প্যাভিলিয়ন সম্পর্কে জানতে পারবেন